দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো আলু কুচি করা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম কুচি করা কুমড়ো কুমড়োটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে আরও টেস্টি হবে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ সমস্ত উপকরণ আমি মিনিট পাঁচেক ভেজে নেব ছোট করে কাটা দু থেকে তিনটে শিম আমি দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম বেগুন বেগুনও সমস্ত সবজির সাথে একইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি পুঁই মিটুলি পুঁই মিটুলি এখন সবে সবে উঠছে তাই জন্যে ভীষণই কচি আমার গাছে পুঁইমিটুলি খুব বেশি হয়নি যেটুকু হয়েছিল আমি সেটুকুই রান্না করলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন সর্ষে বাটার জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি মিনিট দশেক ফুটতে দেবো